আমার বুকে আঁকড়ে ধরো আলকুরা শোনো শোনো মুসলমান তোমার বুকে আঁকড়ে ধরো আলকুরা কোরআন তোমার পথের দিশা মুছে দেবে আমার নিশা তোমার পথের দিশা মুছে দেবে আমার নিশা জীবন জুড়ে আনবে বই শান্তি সুখের বান শোনো শোনো তোমার বুকে আঁকড়ে ধরো আল কোরআন শোনো শোনো মুসলমান তোমার বুকে আঁকড়ে ধরো আল কোরআন সিনাতে কোরআন থাকে হাসে হৃদয় বুর হরফ জোড়ে কে যে মধু পড়লে কোরআন কে শুধু হরফ জোড়ে কে যে মধু পড়লে কোরআন কে শুধু জেগে ওঠে গোনার ভারে ঘুমিয়ে থাকা প্রাণ শোনো শোনো মুসলমান তোমার বুকে আঁকড়ে ধরো আল কোরআন শোনো শোনো মুসলমান বুকে আঁকড়ে ধরো আল যার বুকে নেই রে কোরআন ধূসর তাহার মন পদে পদে পাপ কুলে তার হয় রে আলাপ যার বুকেতে নেই রে কোরআন ধূসর তাহার মন পদে পদে পাপ কুলে তার হয় রে আমার বুকে একড়ে ধরো আল কোরআন শোনো শোনো মুসলমান তোমার বুকে একড়ে ধরো আল কোরআন শোনো শোনো মুসলমান তোমার বুকে একড়ে ধরো আল কোরআন